তোর ওই টিপটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই তাই তোর যে আমাকে কখনো ছুঁয়ে দেখতে ইচ্ছা করে ব্যাপারটা আমি জানতাম না হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই